নিজে রেখে যারা নিজেরা কালী রেখে আছে তারা আবার কালিমা লিখতে করবে আমি সাড়ে তিন হাজার বছর জেল খাটা মানুষের স্পেসিফিক কথার উত্তর দিই না দেব না ওকে আমি নর্দমার কিট বলে মনে করি ওর মুখ আগে ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করুক তারপরে আমি ওর সম্পর্কে কথা বলব অর্থাৎ এইসব কথা বলবেন না বেশি ঘাটালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একুশ বছর ঘর করা রাজনীতি করা আমি এখনো যা যা জানি আমি বলতে শুরু করলে আপনারা কিন্তু পরের দিন থেকে রাস্তায় বেরোতে পারবেন না তো বই পাতাগুলো পড়িয়ে দিয়েছিল আর আমি তো শুধু পৃষ্ঠার নম্বর বলে দিচ্ছি সাড়ে ন তারিখে পরের দিন এই সাড়ে তিন বছর জেল খাটা মাল আর একজন মন্ত্রী লজ্জা লাগে অজিত পাঁজার পরিবারের সদস্য আমাকে আপিল করেছিল যে ব্যক্তি আক্রমণ করবেন না আমি তারপরের দিন থেকে বলি না পলিটিক্সের সব জিনিসের একটা শুরু আছে থামতে হয় আমি সেসব জিনিস মেনটেন করি অতএব এগুলো করে কোনো লাভ হবে না আমি ভীষণ কনফিডেন্ট আপনারা এর আগেও করেছেন আমি ষোলো সালে ওইসব ছবি দেখানোর পরে সাড়ে বিরাশি হাজার ভোটে জিতেছি সুদীপ্ত সেনের চিঠি প্রকাশ করেছেন ডিসেম্বর মাসের তেসরা ডিসেম্বর দু হাজার কুড়ি আর আমি মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে হারিয়েছি একুশ সালের ভোটে আমরা যারা পলিটিক্স করি আমাদের ডেমোক্রেসিতে পাবলিক শেষ কথা কি বললেন টক শোতে কি বললেন এগুলো আমাদের কাছে ফ্যাক্টর না আমরা ফাইনালি জাজমেন্টটা নিই মানুষের কাছে ষোলোর বিধানসভার আগে আমার এগেস্টে যা করেছিলেন ভাইপোর কনস্পিরেসি তার উত্তর নন্দীগ্রাম অ্যাসেম্বলির লোক দিয়ে দিয়েছিল আমি বিরাশি হাজার ভোটে দিয়েছি ডিসেম্বর দু হাজার কুড়িতে সুদীপ্ত সেনের চিঠি প্রকাশ করেছিলেন আমার সঙ্গে তো পলিটিক্যাল ডিফারেন্স আছে আমি বিমান বসুর মহোদয়ের নাম দেখে আশ্চর্য হয়ে গেছিলাম বিমানবাবু এখনো নিজের হাতে কাপড় কাচেন পার্টি অফিসে থাকেন এই যে এইসব ছোট লোকদের দিয়ে পলিটিক্স করছেন এখন তার পলিটিক্স এসব পলিটিক্স হারিয়ে গেছে আমি একটা পলিটিক্যাল বাড়ির ছেলে আমি সরাসরি প্রণব বাবুকে দেখেছি বরকতুল দুলখান চৌধুরীকে দেখেছি আমি সরাসরি তপন সিদ্ধারকে দেখেছি আমি সরাসরি সিদ্ধার্থ শঙ্করায়কে দেখেছি কি পলিটিক্স আর আজকে কি পলিটিক্স নোংরা পলিটিক্স নিয়ে গেছেন গোটা পশ্চিমবঙ্গকে এটা জেনে রাখুন কোন রাজনৈতিক দল কি করবে জানি না পশ্চিমবাংলার বাউ মানুষ ডিসাইড করে ফেলেছেন যে আপনাদেরকে বিসর্জন দেবে যে হারাতে পারবে লোক তাকে ভোট দিয়ে দেবে তো প্রমাণ হয়ে গেছে আগামী দিনও প্রমাণ হয়ে যাবে দেখতে থাকুন শুধু গণতান্ত্রিকভাবে মানুষের ভোট দেওয়ার অধিকারটা তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের নিতে হবে গণ আন্দোলনও করতে হবে আর বিচার ব্যবস্থার কাছে তথ্য প্রমাণ যুক্তি দিয়ে এদের সকলে যাতে জেলে যায় একসঙ্গে গোটা কোম্পানিটা যাতে জেলে যায় তার জন্য আমাদের সবাইকে লড়াই করতে হবে নিজের নিজের আদর্শ ঝান্ডা সে সবকে বাঁচিয়ে কিন্তু লক্ষ্য উদ্দেশ্য বাক্য আমাদের সবার এক থাকবে যে first Mamata Banerjee should go not to vote to Mamata this is the slogan of Bengal